বাঁচাও গো কি করে যাইরা যাইরা তো কামাই সুদ্দাই না কোনে যে যায় রয়েছে বাপের বাড়িতে থেকে টেহা দেয় আর খালি নাই নাই না খান সুদ্ধা বাপের বাড়িতে থেকে দুইটা ঘরও দিছে আল তাও পালন সুদ্ধা না হ্যাঁ, তাই কছে এগারোটা বাজে গেল গা ঘর ভিতরে সরাই গরু দুটা যে ই করবো তার নাম নাই হ্যাঁ দেওয়ার নাম নাই খালি ঘুরার খাওয়া আর খালি দেখা এনে এনে খাবো কোন ফেলে সেই দাম এমনি গরুটা কাপ হয়ে গেল তাই কম গরুটার কি অবস্থা হ্যাঁ কোনে যে যায় রয়েছে হ্যাঁ শিবালী ও শিবালী শুনছাও না তাহলে আর গরুটা দেখছে একটা গরু নিয়ে বান্ধিছে আর একটা নিয়ে বান্ধে নাই কেন এমনি কাম না মাঝি মাগিরে না বাদে কোথায় পালি গরুটা তাও পালা হার না গরুটা কোথাও না ও কোনে গেলাও ইয়ে করে না কেনা কি করে না করে না মাগি মাগি রে যে ইয়ে দিস ঘুরাই দিস একটা দিস আর একটা দিস নাকি আমি আর একটা দিলাম আর একটা দিছি আমার ঠেকা না হ্যাঁ? তোমার ঠেকা বাপের বাড়িতে থেকে দেয়া হিনা তো আয় না খান সদ খান সদ ইনা থাকি না বাদ দাও না নোপ এই রোডা নে দিছি এই যে ওই জন্য ইডা নে দিছি ওই যে সিধা ঘর সরতে না গো উৎসাও এখন না করে টেয়ার দরকার উৎসাও টেয়ার দরকার কামে যাও কাম করো যাও তোমার বাপের টান চালিয়ে দিব না বাপের টান চালিয়ে দিব আমি যাহাম না তুমি যাও আমি যাহাম না কে তুমি চাই আয় না দাও আমি যাম না তুমি যাও কাম সো দাবা না এর আগে দুইবার টেয়া দিছি না টেহা না না কি করছো তুমি না কি আমি যাম না তুমি যাও যাই যাই আজুল চাও যদি দেয় আর যদি আব্বাস Hei, langun hinda hi. Saudara macam sulit dah. Oh, lambang orang kiri tio. Akhirnya bat kanak bo. Saya mi, sudah hi kya? হ্যাঁ? হরি থাকলে সে আদু করে টেয়া দিব কালি হর শুধু রান নাই সরম পাই এখন নাকি যাই কিসের সরম আব্বা ও আব্বা বাচ্চা আসেন গো আছি ভালো হ্যাঁ, কি করবো গরম গহিরম আছে না হ্যাঁ ভালো আছে আবার বললাম ঈদ বলে ভালো আছে ঘর দিবেন নিকে হ্যাঁ ঘর দিবেন নিকে ফালাইছি হ্যাঁ মিস্ত্রি আজ রাতে নাকি না হ্যাঁ। তা করতে না গে বুঝছেন না টান আগে টান রাখবই টান হেজে নেই আইছি আপনার কাছে কথা জমিতে আছি টান টান নিয়ে গেছো তুমি হ্যাঁ টান নিয়ে গেছি হ্যাঁ, তোমার টান তো টান আসুন না দেখছো আমি এখন টান নিয়ে গেছি টান বলে টান আসুন না টিয়া করে টিয়া টান না করে টেনশন করে গেছে মিলে আসলে দেখ এর আগে না তোমার দুবার টাকা দিলাম আছে বাইরে কিছু বাইরে তো আছে জানা oh, আমি তো আর সব তোমার সালাম না সালাম তো বাইরে কাম করো আমি তো জানি না আমি কামে যাই মধ্যে কতটা আছে কত টাকা শ্বশুর বাড়ি এত ধনী কে হাবা আমি বলে কাম করো তুমি কাম করো তুমি খে শ্বশুর নিয়ে নে খাম খালি એને સારા અત્યા છે અને એડી અમારે સાસા તે એડીને કામ કરી દે હવે আর মধ্যে মধ্যে কামে সঙ্গে যাই হয় ওকে বই খালি তোর চলবো না সংসার যাই তো যাই আমি কামে হ্যাঁ, তে কামে টামে যাই হ জানি জায়গা তুমি হ্যাঁ যেদিন আবার আবার অগতে দেখো চলবো কারণ মেয়েটার জন্য টেহাটি দেই আর যে না আমি দশ হাজার টাকা পাই তার ছয় হাজার টাকা করে মাসে দেন গেলে কামাই তো করা যাবই না চলবো না সামনে বানাবো না তা দাম না এত ডিটি যাবো কাম করে যাবো এক মাস চলে যাবো গা চলে যাবো গা কামে চামে যাম না কোনো টেনশনই নাই ঘুম পাড়তাছে কেন জিরা গেছি কে বাতান জিরা গেছেন বাতান দিছেন নাই কেরা জানে ওই শিবালি শিবালি হে উঠো আচ্ছা হ্যাঁ আমি কটা ভাত বেরো আমি আর করতে আহি ভাত রান্ধে না তো কি গুলি মাগে ভাত রান্ধস নাই মানে যাই রে যাই রে চাল থাকা নাগবো না ভাত রান্ধ চাল থাকা নাগবো না চাল নাই কে না আগে শুনে তো কবি তুই আগের থেকে খুবই তোমার টান টেয়া পয়সা বল না কে আব্বার বকুল লেগে সব টেহার নাকি হুম টেয়াই থেকে বলি আমি চাল নিয়ে আসতাম না চালি না এখন নিয়ে হোক যাও বাজার দাও হ্যাঁ থাক ওই শিবালি বাইরে আছে কি হয়েছে কি হয়েছে এই তোর বাপে টান টেয়ার নিয়ে গেছিলাম টেয়া দানাই কে তোর বাপে টেয়া নাই এখন টাইম ঠিক করবি কি করবি টেয়া নিয়ে যা আমি টেয়া নিয়ে যা কি যাবি না টেন তুমি বান্দর তোমার খালি টেহা আই নাই না তুমি খাইতাছ কার বান্দর তোমার কার বান্দর হ্যাঁ, হ্যাঁ? কার গা আমি গেলাম গা oh, যা Zaira, Zaira का लेपर कर दो तो तेरा दिन हमारा अंत आवाज का और महाराष्ट्र का तुम रहो काम बात ए असब हमारे ने से फोन मरा और असब असब तर मौज आ तर हमारा फोन मत है ना और আর আমরা ধরে পয়সা দেই খালি যায় মারে ধরে হ্যালো বলে তুমি রাংবাইতে আছে হানি হ্যাঁ আইতা দাদা রাখা দাদা দাদা আর আমি দাদা পয়সা দিলি আর খালি চাল বসে খায় আমার খায় চাল বসে চেহারা বানিয়েছে দিব গো ভালো আছেন না ভালো আছে তুমি বলে পয়সা নিয়ে বলে গিদিরে মাঝে চাও হ্যাঁ যাও ঘর যাও পয়সা নিয়ে যাও দাদা পয়সা দিয়ে যাও আসো আসো ওই যে পয়সাটি দিয়েছি Vào phòng cô, vào phòng Ôi trời ơi, đang kìa Suruh basah, basah di mana? Ah basah di mana? Suruh basah di mana? Sekian dua lagi. Oh sana. Hey. পয়সা খাও পয়সা তো দেখ পয়সা তো নেই আমার পয়সা নাকি তোমার এখন